আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিবিড় ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকে ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেল নিবিড় ফ্যাশন নামেই তো আপনারা আজকে যে লাইভগুলোতে আজকে ভিডিওতে যেগুলো দেখবেন এটা হচ্ছে কাশ্মীর শল আমরা স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে শলগুলো তিনটা চারটা কালেকশন রেখেছি আজকে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীরি শল আমরা এগুলো খুলে দেখাবো এবং দেখাবো আপনাদের আপনারা আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এটা যেটা দেখতেছেন এটা হলো মেরুন কালার এগুলো হলো পার্টিশল মেরুন কালারের উপরে মাল্টি সুতো দিয়ে কাজ করেছে এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্রত্যেকটা কাজ কালার কম্বিনেশনগুলো খুবই চমৎকার মেরুন কালারের উপরে আপনারা জুম করে আপনাদের কাজগুলো দেখাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা প্রাইস মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা বিয়ার্স এটার কালারগুলো আছে কালারগুলো দেখাচ্ছি আমরা বাকি কালারগুলো প্রাইস মাত্র আঠাশশো পঞ্চাশ ওটা এটারও সেম ওইটারই একটা কালার ওটা দেখছেন মেরুন কালার এটা হলো ব্ল্যাক কালার এটা ব্ল্যাকের উপরে কাজ করেছে মাল্টি কালার মাল্টি কালার হলে কি হয় শালগুলো আপনার গর্জিয়াসও লাগে ইভেন আপনার যে কোনো পার্টির সাথে আপনি ইউজ করতে পারবেন সেটা একটা গর্জেস শাড়ি একটা গর্জেস থ্রি পিসের সাথে সেক্ষেত্রে আপনার জন্য অনেক প্লাস এবং এগুলো হচ্ছে মানে খুবই ইউনিক কালেকশন কাশ্মীরি শাল এগুলো এটার প্রাইস মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এটা দেখতেছেন এটা হলো বিস্কিট কালার বা গ্রে কালার খুবই চমৎকার কালার প্রত্যেকটা কাজের সাথে মানে বেস কালারের সাথে সুতার কাজের এত সুন্দর চমৎকার মিশ্রণ হয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা শল খুবই ইউনিক এবং প্রাইস মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এগুলো কাশ্মীর শল এগুলো hundred percent Indian Kashmir shawl এখন যেটা দেখতেছেন এটা হলো বটল গ্রিন এটা হলো ডিপ বটল গ্রিন মানে কয়েকটা সুতো দিয়ে যেহেতু কাজ হয়েছে এগুলো এই জন্য এটার নাম হয়েছে মাল্টি কালার এবং এগুলো অল ওভার গর্জিয়াস খুবই সুন্দর প্রাইস মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এগুলো অনেক সফট কোয়ালিটি এগুলো পিওর আইটেম প্রাইস মাত্র আঠাশশো পঞ্চাশ এবং এটার লাস্ট কালার সুতা মানে এর আগে যে ব্ল্যাকটা দেখছেন আর এই ব্ল্যাকটার মধ্যে সুতার কাজের রঙগুলো চেঞ্জ আছে এই জন্য দুটো কালোই আপনাদের একসাথে দেখালাম প্রাইস মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা জি ভিউর্স আমরা আপনাদেরকে আপনারা যে ইউটিউব যে চ্যানেলটা আমাদের চ্যানেলে যে দেখতেছেন নিবিড় ফ্যাশন নামে আমাদের এই ইসের নামেও আমাদের একটা আউটলেট আছে নুরমেনশন শপিং সেন্টার তৃতীয় তলা নিবিড় ফ্যাশন গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা এছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়েও আমাদের লাইক দিতে শেয়ার সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন নিবিড় ফ্যাশন নামেই আছে আমাদের শোরুমের নাম হচ্ছে নিবিড় ফ্যাশন আমাদের ফেসবুক যে পেজ আছে অনলাইন সেটার নামও নিবিড় ফ্যাশন এবং ইউটিউব চ্যানেলের নামও আমাদের নিবির ফ্যাশন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে মানে সি গ্রিন কালার খুবই সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালারই খুবই চমৎকার মাল্টি কালারের উপরে এটার প্রাইস হচ্ছে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা মাত্র একুশশো টাকা ভিউর্স এটার প্রাইস মাত্র একুশশো টাকা এটার প্রাইস মাত্র একুশশো টাকা প্রত্যেকটা শল খুবই চমৎকার এটার যে বাকি কালারগুলো হয় আমরা বাকি কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুনের মধ্যে বিস্কিট কালার করেছে মূল সুতাটা তারপর হচ্ছে মাল্টি কালার সুতা করেছে কাজগুলো খুবই সুন্দর এগুলো একদম লেটেস্ট কালেকশন এগুলো আমরা স্ক্রিনে দেখাচ্ছি খুব ক্লোজ করে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি খুবই আরামদায়ক এগুলো খুব আম খুবই সফট কোয়ালিটি এগুলো খুবই সফট একদম হাতের মুঠোয় চলে আসা দেখতে পাচ্ছেন এরকম একদম সফট প্রাইস মাত্র একুশশো টাকা বিয়ার্স এটার আরও যে কালারগুলো আছে আমরা দেখাবো আপনাদেরকে এটা ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে এগুলো কিন্তু প্রত্যেকটা অল ওভার কাজ মাল্টি কালারের উপরে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ছয় সাত নূর মেনশন শপিং সেন্টার তৃতীয় তলা নিবিড় ফ্যাশন গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা প্রাইস একুশশো টাকা ব্ল্যাকটা এবং ওটার আরেকটা কালার হচ্ছে এটা গ্রে কালার প্রত্যেকটা কাজ কালার খুবই সুন্দর করছে প্রাইস মাত্র একুশশো টাকা বেশ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলও নেভির ফ্যাশন নামে আছে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন নেভির ফ্যাশন নামে এবং আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়েও নেভির ফ্যাশন লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন এবং আমাদের আউটলেট আছে নিবিড় ফ্যাশন নামে আমাদের শোরুম নাম হচ্ছে ছয় সাত নূর মেনশন শপিং সেন্টার তৃতীয়তলা নিবিড় ফ্যাশন গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা এবং এটা একটু চেঞ্জ আছে ব্ল্যাকের মধ্যে যেহেতু দুটো কালার করেছে কাজের এই জন্য আমরা দুটো কালারই আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা আমরা এর পরবর্তী যে কালারগুলো হয় এটার আমরা ওগুলো দেখাবো আপনাদেরকে দাম এটা দেখাচ্ছি এটা হলো আরেকটা ডিজাইন এটা ব্ল্যাকের উপরে তিনটা ধাপে কাজ করেছে দুইটা আঁচলে ঝাড় করেছে এবং মাঝখানে বডি করেছে এবং যে এই কালারটা দেখতেছেন এটা দেখতেছেন আপনারা বিস্কিট কালার এবং এগুলো বলে দেয় এগুলো কাশ্মীরি শাল এবং এর মধ্যে কিন্তু রেশমি সুতার কাজ করেছে এগুলো খুবই কোয়ালিটিফুল কাশ্মীর শাল এবং এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো পঁচাত্তর টাকা বেশ এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো পঁচাত্তর টাকা এবং এটার বাকি যে কালারগুলো আছে আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটার প্রাইস হবে বাইশশো পঁচাত্তর টাকা এগুলো কিন্তু শলের উপরে যে কাজটা হয়েছে সুতাগুলো দেখতেছেন এগুলো কিন্তু কাশ্মীর পশমিনা সুতার উপরে এটা দেখতেছেন সি গ্রিন কালার বারোশো টাকা রাখেন হ্যাঁ উনি পড়েছিল বারোশো এটা হলো সি গ্রিন কালার এটা খুবই সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা কাজ কালার এটা হলো বটল গ্রিন Okay. এটা হলো গ্রিন কালারের মধ্যে জি বেশ আমরা আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেস তারপর জানিয়ে দিচ্ছি আরেকবার আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ছয় সাত নূর মেনশন শপিং সেন্টার তৃতীয়তলা নিবিড় ফ্যাশন গার্লসে মার্কেট সংলগ্ন ঢাকা এবং আপনারা আমাদের ইউটিউবের চ্যানেল নিবিড় ফ্যাশন লিখে সার্চ দিলে পেয়ে যাবেন এবং ফেসবুকেও যদি নিবিড় ফ্যাশন লিখে সার্চ দেন পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস আর এখন যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে একদম টক টকা রেড কালার এটা হচ্ছে রেড কালার খুবই গর্জিয়াস কাজগুলো খুবই সুন্দর কারণ এগুলো রেশমি সুতা দিয়ে কাজ করেছে এগুলো কাশ্মীরি শল এটার প্রাইস আমরা জানিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভিউর্স এটার প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এইটার মধ্যে কাজের একটু কম বেশি হয় দুটো ধরনের ইয়ে আছে আমরা দুটো কাজে যেটার সাথে যে সেটিংটা আসছে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের উপরে এটার প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ আরেকটা কালার হয় এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্রাউন কালার এগুলো প্রত্যেকটাই খুবই আলাদা আলাদা করে খুবই সুন্দর এগুলো যে কেউ মানে অফিসিয়ালে পার্টি বা এমনি অকেশনলি এগুলো কালেকশন করতে পারেন খুবই সুন্দর সুন্দর শল এগুলো প্রত্যেকটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা জি ভিউয়ার্স তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ছয় সাত নূর মেনশন শপিং সেন্টার তৃতীয় তলা নিবিড় ফ্যাশন গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা আসসালামু আলাইকুম